নমস্কার প্রিয় দর্শক কর্মযোগ চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই প্রিয় দর্শক আপনারা তো দেবাদিদেব মহাদেবের ব্যাপারে অবশ্যই জানেন কিন্তু আপনি কি এটা জানেন মহাদেব কেন বাঘের ছাল পরিধান করেন যদি না জানেন তাহলে ভিডিওটি আপনারই জন্যই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায় হিন্দু ধর্মের আঠারোটি পুরাণের অন্যতম হল শিব পুরাণ আজকের এই প্রশ্নের উত্তর শিব পুরাণে স্পষ্টভাবেই উল্লেখিত রয়েছে শিব পুরাণ অনুসারে একবার মহাদেব এই ব্রহ্মাণ্ড ঘুরতে বের হন ঘুরতে ঘুরতে তিনি একটি গভীর বনে প্রবেশ করেন এই বনে অনেক মণি ঋষিরা নিজেদের পরিবারের সাথে বসবাস করত মহাদেব বনের মাছ দিয়েই চলছিল কিন্তু উনি সম্পূর্ণ নির্বস্ত্র ছিলেন মহাদেবকে দেখে সেই মণি ঋষির স্ত্রীগণ তার দিকে আকর্ষিত হতে শুরু করেন আর ওনার প্রশংসা করতে থাকে কিন্তু এই বিষয়টি যখন ঋষিগণ জানল যে তাদের স্ত্রীগণ কোনো অন্য পুরুষের দিকে আকর্ষিত হচ্ছে তখন তারা খুবই ক্রোধান্বিত হয় কিন্তু ঋষিরা ভাবতেই পারেনি যে তারা যাকে নিয়ে আলোচনা করছে সে আসলে দেবাদিদেব মহাদেব ঋষিরা এই অচেনা ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য তার রাস্তায় একটি বড় গর্ত করে দিল যাতে তিনি যখন এদিক দিয়ে যায় তখন এই গর্তে পতিত হয় মহাদেব ওই দিক দিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে যান আর ঋষিরা যখন এই ব্যক্তিকে গর্তে পড়ে যেতে দেখেন তখন তাকে আরও শিক্ষা দেওয়ার জন্য তারা এই গর্তে একটি বাঘকেও ফেলে দেয় যাতে এই বাঘ মহাদেবকে হত্যা করে খেয়ে ফেলে কিন্তু এরকম হলো না মহাদেবী এই বাঘকে মেরে তার ছাল নিজ শরীরে জড়িয়ে নিলেন এই ঘটনার পরই ওই সাধুরা বুঝতে পারলেন যে যাকে ওনারা সাধারণ মানুষ বলে মনে করেছিল সে আসলে দেবাদিদেব মহাদেব এরপর ওনারা শিবের কাছে পৌঁছালেন এবং তার কাছে ক্ষমা ও আশীর্বাদ প্রার্থনা করলেন শিবপুরাণের এই ঘটনা অনুসারে বলা হয়ে থাকে যে এই ঘটনার পর থেকেই শিব বাঘের ছাল ধারণ করে আছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে নমস্কার